ନମସ୍କାର ମୁଁ ପୂଜା ତ ସବୁଦିନ ଭଳିଆ ଆଜି ଆମେ ଫନିଂ ଚ୍ୟାଲେଞ୍ଜ କରିବାକୁ ଯାଉଛୁ ତ ଏବେ ଆମେ କରୁଛୁ ତ ସାଇନା ଫାଷ୍ଟ ସବୁଥର ଭଳିଆ କରିବ ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା କିଏ କେମିତି ଜିତୁଛି ତାପରେ ବାଉଣ୍ଡ୍ରି ବାହାରକୁ ତାର అవును ఇప్పుడు ఇప్పుడు అదే అవును ఓడిదా ఓడిదా ఓడిదా ఓడిదా जिद्दी मारो तो तो तो आप पार्टी दो बोल बोल बोल ये कौन ना बोलना बोल बोल बोल हम बैठे ये तो पर बोल ये नहीं नहीं नहीं नहीं नहीं नहीं ये बोल बोल बोल आता तो तुम्हारा तू काम हम करेंगे हम करेंगे पकड़ पकड़ अरे ताकत मत बैठो ये ताकत मत बैठो ये बोल बोल यार तू जो आई तो गाड़ी बोल बोल बोल बोल ये बोल बोल ये ओ రావునా రావునా আমি দি থৈ জিতি গলো অনিলে মোক ম্যাডাম বকো তুমি তার আমি মারবো কি করছো ভালো লাগে তো বলি তো বলিয়া আমার তিন বাড়ি হয়ে গেল ପାଖ ଝିଅ ବାଡ଼େଇବ ଯେତେବେଳେ ଧରିବ ତାର ସେ ତଳି ତଳି ବାଡ଼େଇବ ଗୋଟେ ଗୋଟେ ବାଡ଼େଇବୁ ଥଣ୍ଡା ତଳେ ପଡ଼ିବ ଗୋଟେ ଗୋଟେ ବାଡ଼େଇବୁ ତାକୁ ଦେ ଏବେ ଏବେ ମୋର ଆମର ଚାରି ରାଉଣ୍ଡ ଜିତିଗଲୁ ଦେଖନ୍ତୁ ପାଞ୍ଚ ମୁଁ ମିଶାଇକି ପାଞ୍ଚ हा जल्दी जल्दी जल्दी पका येऊन दीप पके बघू मामू तीन थर मु थर चार थर चल जल्दी चपल ये गेला जल्दी जल्दी जल्दी बघा पटपट पटपट <laughs> सेवा <laughs> Exato. Né? Eh, não, não, não, não. Eu... Não, não sai, não sai, não. Tala mudarga tole moro. Aduh, itu dia pakai dia pakai. সে খালি বার ଆମର ପାଞ୍ଚ ଥର ଦେଖା ଦେଖା ଜଲ୍ଦି ବାଗିଲାଣି ଗୋଟେ ଗୋଟେ ତୋ ପଳି ତୋ ପଳି ତୋ ପଳି ତୋ ପଳି ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ସିଟିଂ ନାହିଁ సాయినారా సాయినా సాయినా చెప్పినా తరగలి గిరి చూసుకోవాలి జమ అంత పంచడం దిగి అని మేము సాయిన సాయిన వాళ్ళు దిగినా అది టోటల్ జీరో మిస్ జోడో జోడో జోడో గొడుగు జోడతా వాళ్ళు సాధారణ విశ్రామ చెప్పలా ना अन्नेली अन्नेली अन्नेली अन्नेली अन्नेली मामू मामू मामू मामू को कहा तो आउतर आउतर आउतर देखेवा आउतर देखेवा अच्छा अच्छा जल्दी देखो हां देखा देखे हो देखा ते बारे हो हां ने वो हाँ, हाँ, हाँ, ले लो हाथ पे हाथ <laughs> पे हां ड्रेस पे आओ इधर हाले ड्रेस पे आओ बताओ ना आई बोलो ड्रेस पे आओ ना भाई बोलो ए तुम जल्दी फटाफट फटाफट करो ओ कुछ ड्रेस बोलो करो अरे मैं मैं देखो देखो हां नहीं जा रही है सब कुछ देखा तो ये बोले बोले स्प्रे का बोले तो स्प्रे स्प्रे रात हो तो तो भागो उसके पहुंच ये बोलो स्प्रे का बोले नहीं नहीं नहीं नहीं हां पकड़ ले स्प्रे का पकड़ लॉक का मके ना ये करियो स्प्रे ये नहीं मामू को मामू को मामू दे दे दे हल लेगी हल लेगी ए मोर ए राधिया राधिया राधिया ಕುಳುಗುಲ ಕದ್ದೆ ಕುಳುಗು ಜಗದ್ದೆ ಕುಳುಗುಳು ಕದ್ದೆ ಕುಳುಗುಳು ಎಪ್ಪ ಅನಿಲ್ ಬಗ್ಗೆ ಬರ ಮೊಬರ ನಾ ಯಾತೆ ಸುರೇಂದ್ರ ಸಾರಿ ಸಾರಿ ನಾ ಮತ್ತೆ ಮೈಗ್ರೆ ಪಡಿವ ಮೈಗ್ರೆ aja aja aja aja aja ya mau kali pakai deh bidan deh pakai deh pakai deh deh pakai deh ya dia pakai deh ya dia mau pakai deh ना ना ना पढ़ो ये तो स्कूल होता लौका अनिली अनिली दिया अनिली पकेबो আমি পড়ি না পড়ি মোর পড়ি মু তোকে কথা দেবে না ಚಿಕ್ಕದ ಮತ್ತೆ ದೇವತೆ ಬಾಬು ದಾರಿ ತೋರ ಕೊಡಿ ಮುಂದೆ ತೋರ ତାଙ୍କର ପଡିବନି ଯେ ଏଠି ଆଜ୍ଞା ତାଙ୍କର ପଡିବନି ଆମେ বাড়ি বন্ধে কে দেখছি ঝিও ভি পকেয়া বে ঝিও ভি পকেয়া দরজা কাছে লঙ্কা লঙ্কা কোয়া করো ওহো রাইনি নয় তা পাঠো যা তো দেখে দাবি ছিড়াচ্ছি না না না না না চাই বকে চাই না বকে ବାବାଙ୍କ ତୋ ପାଇଁ ପକେଇ ତୋ ବାବା ପାଇଁ ଦବନି ଏ ପଡିଆ ଯେ ଦି ଜଣ ଲାଗା ପଡିଯିବ ନା ନା ନା ନା ରହ ରହ ନା ନା ସେ ତୁ ପକେଇ ପଡେ ସେ ଖାଲି ସ୍ପ୍ରେ କର ପକେଇବ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ତୁ ଖାଲି ସ୍ପ୍ରେ ଧରିଦା ଏ ପଡା ବୁଝେ Hey, Paila. Yeah. Yeah. আমি ବହୁତ ଥର ଜିତିଗଲୁ କାମ କରୁଛି ଲଙ୍କା ଖାଇବୁ මෝටෝ ස්ප්‍රේ වගේ තක්කු පොකේවි. තක්කු කිව්වෝ? හ්ම්. නෑ නෑ නෑ. හරි මිනේ. නෑ නෑ නෑ නෑ. කිටිවා. නෑ නෑ. අද කන්නද පොසිනවා? අර. ජියා එපඩු ගස්සේ. đi đi đi đi không? Tú dices, creo que hay nunca. Vuela, vuela, vuela, vuela, vuela. ¿Vale, no? Yes! Say less. যদি আমার ভিডিও ভালো লাগিছে সদার আমার সাংগে রয়েছেন আমার ভিডিও দেখুছেন তাহলে লাইক কমেন্ট আর শেয়ার और सब्सक्राइब करने को भूलियो नहीं बाय बाय नमस्कार